ইসরাফিল মোরল আপনি লিখেছেন লেজারের মাধ্যমে শরীরের অবাঞ্ছিত লোম স্থায়ীভাবে অপসারণ করা যাবে কি না ভাই ইসরাফিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম কথা হলো শরীরের অবাঞ্ছিত লোম যেমন নাভির নিচে বগলের নিচের ইত্যাদি যে লোম আছে সেই লোমগুলো দূর করতে হবে এর মাধ্যমে মানুষ নিজেকে পরিচ্ছন্ন রাখতে পারেন এবং এটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো এই জন্য নবী করিম সাল্লাহ আসলাম এটাকে সুনানুল ফিতরা বলে আখ্যায়িত করেছেন অর্থাৎ এটা মানুষের স্বভাবগত বা অভ্যাসগত সুন্না প্রকৃতিগত সুন্না যার কারণে সকল যুগে সকল নবী রাসুলদের সুন্না ছিল এটি সবাই এটির উপর আমল করেছেন এবং এই আমলটি সার্বজনীন একটি আমল খোলাসা কথা হলো যে এই অবাঞ্ছিত লোমগুলোকে দূর করতে হবে শরীয়ত চায় সেটি এটি শরীয়তের মাকসাদ যেহেতু শরীয়ত এর দূরীকরণ চায় অতএব কেউ যদি এটাকে স্থায়ীভাবে অপসারণ করার কোনো সুযোগ থাকে এবং এই পদ্ধতি অবলম্বন করেন তাহলে মৌলিকভাবে সেটি কোনো নাজায়জ বা গুনাহের বিষয় হবে না আর যদি তিনি নিয়মিত এটিকে চাষেন এবং যতবার চাষবেন ততবার তিনি সবের ভাগিদার হবেন যেহেতু তিনি সুন্না পালন করার জন্য নবী করিম সাল্লাহ নির্দেশ পালন করতে গিয়ে অন্যান্য আম্বিয়া আলম ইসলাতামের সুন্না এবং সুনানুল ফেতরার উপর আমল করতে গিয়ে তিনি কাজটি করেছেন বিধায় তিনি যতবার চেষ্টা করবেন যতবার কষ্ট করবেন এর জন্য পয়সা ব্যয় করবেন সময় ব্যয় করবেন ইনশাল্লাহ তার মাধ্যমে তিনি সব লাভ করবেন কেউ যদি স্থায়ীভাবে অপসারণ করতে চান তাহলে সেক্ষেত্রে তিনি কোনো গুণাগার হবেন ব্যাপারটি সেরকম নয় কিন্তু স্থায়ীভাবে অপসারণ করতে গিয়ে যদি লেজারের মাধ্যমে অপসারণ করা হয় তাহলে সেক্ষেত্রে দেখতে হবে যে এটি যদি কোনো ডাক্তারের বা অন্য কারোর শরণাপন্ন হয়ে তার মাধ্যমে করাতে হয় তাহলে তো সেক্ষেত্রে সতর অন্যের সম্মুখে যার সামনে সতর উন্মুক্ত করা যায় না তার সামনে সতর উন্মুক্ত করা আর প্রয়োজন হচ্ছে আর এ ধরনের কাজ যে কাজটি করাটা আবশ্যক নয় আমি বাধ্য নই সে কাজের জন্য সতর অন্যের সামনে উন্মুক্ত করা যায় নয় এই জায়গা থেকে লেজারের ব্যবহার করার বিষয়টি শরীয়তের নিষেধাজ্ঞার আওতায় পড়ে যায় যদি কেউ এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করা ছাড়া এটি করতে পারেন নিজেটা নিজে করতে পারেন যদি এরকম কোনো সুযোগ থাকে আমি জানি না তাহলে সেক্ষেত্রে অথবা স্বামী স্ত্রী ধরুন স্বামী ডাক্তার স্ত্রীকে হেল্প করছেন বা স্ত্রী ডাক্তার স্বামীকে হেল্প করছেন তাহলে সেটি জায়জ হতে পারে আর এর বাইরে এটার জন্য ডাক্তারের কাছে যাওয়া নার্সের কাছে যাওয়া বা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে নিজের সতর্ক মুক্ত করা এটা জায়জ নয় একজন মানুষ তার সতর্কে ডাক্তার বা চিকিৎসকের কাছে উন্মুক্ত করতে পারবেন চিকিৎসার প্রয়োজনে যেটা তার সুস্থতার জন্য প্রয়োজন একান্ত জাস্ট একটু ঝামেলা থেকে আমি বাঁচার জন্য স্থায়ীভাবে আপনার লেজার পদ্ধতির মাধ্যমে এটাকে অপসারণ করতে গিয়ে যদি আমার সতর মুক্ত করতে হয় তাহলে সেটা কিন্তু জায়েজ হবে না আর এর বাইরে অন্য কোনো প্রক্রিয়া যদি হয় যার মাধ্যমে এই সতর মুক্ত করার বিষয়টি না থাকে সেটা জায়েজ হতে পারে অনেক ওলামাইক্রম অবশ্য বলেছেন কারোর যদি এই লোমগুলো অনেক বেশি বিরক্তির কারণ হয় বিরক্তি শুধু নয় বরং রীতিমতো তার জীবনযাত্রা ব্যাহত করে এরকম হয় ধরুন প্রচণ্ড রকমের ঘন বা অস্বাভাবিক বা যেটা থেকে উত্তরণের পথ খোঁজে বের করাটা তার জন্য একান্ত প্রয়োজন না হলে তিনি অনেক বেশি কষ্টে আছেন তাহলে সেক্ষেত্রে তিনি অসুস্থ ব্যক্তি হিসেবে তিনি লেজারের মাধ্যমে তার সতর্কে ডাক্তার বা অন্য কারোর সামনে মুক্ত করে তিনি তার এই লোমকে অপসারণ করতে পারেন মৌলিকভাবে খোলাসা কথা হলো যে স্থায়ীভাবে লোম অপসারণ করলে সেটি কোনো নাজায়জ বা নিষিদ্ধ নয় শরীরের কোনো নস বা কোনো আদেশ নিষেধের লঙ্ঘন হয় না সেখানে কিন্তু লেজারের মাধ্যমে যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে ডাক্তার বা এরকম কারোর সামনে নিজের সতর্কে উন্মুক্ত করা সাধারণ অবস্থা জায়েজ নয় নিরূপা ব্যক্তি হলে তার জন্য জায়েজ হতে পারে